আসসালামু আলাইকুম এপিয়ান আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আগের থেকে একটু ভালো আছি কারণ আমি মাঝখানে একদম অনেক অসুস্থ ছিলাম এখনো আছি বাট একটু আগের থেকে একটু সুস্থ আর এমনিতে অনেকদিন যাবত ঠান্ডা কাশি ছিল আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই আজকে একটা ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিওটা হচ্ছে যে মেয়েরা আসলে এখন মেয়েদের কথা বললে ভুল হবে এখন মেয়েরা ছেলেরা সবাই হচ্ছে লেন্স ইউজ করে তো আমি আর কি আমার এই ভিডিওটা থেকে দেখাবো যে কিভাবে খুব ইজিভাবে আসলে যদিও আমিও লেন্সটা ভালো পড়তে পারি না তাও আমি চেষ্টা করব যে আপনাদের যাতে এই ভিডিওটা দেখার পরে মনে হয় যে লেন্স পড়াটা যতটা কঠিন মনে হয় আসলে অতটা কঠিন না মোমোস লেন্স অ্যান্ড আর্টিস্ট্রি থেকে আমি তিনটা লেন্স কিনেছি ওইটা আমি দেখাই লেন্স তিনটা কিস দ্য আইস থেকে দ্য প্রো ইন্ডিয়া লেন্সটা কিনেছি আমি এটা যেটা যেটা আমি দেখাবো এটা আমি পরেও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে kiss the kiss the ice থেকে প্রো ইন্ডিয়া যে লেন্সটা এটা আমি নিয়েছি আর একটা নিয়েছি সেটা হচ্ছে ফ্রেশ লেডি থেকে হিমালয়া গ্রে এইটা নিয়েছি আমি আর একটা নিয়েছি দ্য আব লিউমেরিয়ার হ্যাজেল এই লেন্সটা এই তিনটা লেন্স আমি নিয়েছি তো আমি এখন দেখাবো এটা কি ইজিভাবে পরে দেখানো যায় আমি ফ্রেশ লেডি থেকে হিমালয়া গ্রে এই লেন্সটা পরে দেখাচ্ছি আসলে আমি তিনটা লেন্স পরে দেখাতে পারবো না আমি যেহেতু বললাম একটু সিক তো আমি একটা পরে দেখাচ্ছি এই হিমালয়া গ্রে লেন্সটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দেখাচ্ছি যে কিভাবে লেন্স পরতে হয় তো আমি চেষ্টা করলাম যে কিভাবে লেন্স পরা আপনাদের সাথে শেয়ার করা যায় যারা দেখা যায় অনেকেই লেন্স পড়তে পারেন না আশা করি আমার এই ভিডিও দেখার পরে হয়তো বা পড়তে পারবেন আর আমি এখন যে লেন্সটা পরে আছি এটা হচ্ছে মোমোস লেন্স আর্টিস্ট্রিয়া থেকে নেয়া আর এটা যদি কেউ নিতে চান ওদের পেজে কন্ট্যাক্ট করতে পারেন এর আগে যে লেন্সটা দেখিয়েছে এগুলো সবগুলো লেন্সই হচ্ছে আমার মোমোস লেন্স আর্টিস্টিয়া থেকে নেয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ